হ্যালো ফ্রেন্ড কলকাতা কোডার ক্লাবে আরও একবার ওয়েলকাম আপনাদের সবাইকে আমি সাধারণত এডুকেশনাল ভিডিওই এখানে পোস্ট করে থাকি তো আজকে ভাবলাম একটা মজার ভিডিও করি মজার ভিডিওটা কীরকম দেখুন এই যে ওয়েবসাইটটা দেখছেন এই ওয়েবসাইটটা হচ্ছে গুগল এই গুগলের ওয়েবসাইটটা চেনে না এরকম লোক আজকের দিনে পাওয়া খুব মুশকিল কারণ এটা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান সার্চ ইঞ্জিন তো মনে করুন আপনি এখানে কিছু সার্চ করতে গেলেন আর দেখলেন যা গুগল ভেঙে পুরো খান খান হয়ে পড়ে গেল তো এটা বড়ই অদ্ভুত যে আপনি কোনো বন্ধুকে যদি বলেন এই ওয়েবসাইটটা খুলে যে কিছু ভাই একটা সার্চ করে দে সে সার্চ করতে গেলে এইভাবে ভেঙে গেল সে তো চমকে যাবে তাই না তো এইভাবে আমরা বন্ধু বান্ধবের সঙ্গে মজা করতে পারি কি করে করতে হয় মজাটা সেটা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো তাহলে চলুন দেখা যাক কিভাবে আমরা এই মজাটা করতে পারি আপনি গুগলে আসবেন ইসে লিখবেন জি ডাবলও জি এল ই গুগল তারপর স্পেস দিয়ে লিখবেন gravity G R A V I T Y লিখে আপনি সার্চ করবেন সার্চ রেজাল্টে যেটা ফার্স্ট আসছে সেইটাই আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা গুগলের পেজ খুলে যাবে যে গুগলের পেজটাতে আপনি যেই কিছু সার্চ করতে যাবেন এটা ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাবে এবং আপনি চাইলে প্রত্যেকটা এলিমেন্টকে যেদিকে ইচ্ছে ছুঁড়ে এক সাইডের জিনিস আরেক সাইডে পাঠিয়ে দিতে পারেন বোঝা গেছে তো এইভাবে আপনি বন্ধুবান্ধবের সঙ্গে মজা করতে পারেন এই সাইটটাকে রিফ্রেশ করে দিলে পরে আবার আগের জায়গায় চলে যাবে দিয়ে এবার আপনি এটাকে মাউসটাকে আপনি ভেতরে আনবেন না বডিতে আনবেন না বডিতে আনলে কিন্তু এটা ভেঙে খান খান হয়ে যাবে তাই আপনি রিফ্রেশ করে মাউসটাকে ওই ওই পয়েন্টেই রেখে দিন রেখে দিয়ে বন্ধুকে বলুন যে আমার এই জিনিসটা সার্চ করতে হবে একটু সার্চ করে দাও না সে যখনই সার্চ করতে কারসারকে নিয়ে আসবে ভেতরে ব্যাস অমনি সঙ্গে সঙ্গে গুগল ভেঙে টুকরো টুকরো হয়ে চারদিকে পড়ে যাবে তো এতে দারুণ একটা মজা হবে চলুন তাহলে <clears throat> আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন ভিডিওটা বন্ধুবান্ধবের সঙ্গে ঠিক আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরে আমি আরও এডুকেশনাল মজাদার ইন্টারাক্টিভ বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আসতে চলেছি আপনাদের জন্য ঠিক আছে পরের ভিডিওতে দেখা হবে টাটা